আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি শেপ বা আকৃতি বা কাঠামো সম্পর্কে কোনো জিনিসের আকার বা আকৃতি কেমন বা গঠন কেমন এ সম্বন্ধে যেসব শব্দ আরবিতে ব্যবহৃত হয় সেই শব্দগুলো চলুন জেনে নিই তার আগে বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবরমটি অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের প্রথম শব্দ আল আশকাল অথবা আশকাল অর্থ আকৃতি বা কাঠামো আল আশকাল অথবা আশকাল অর্থ আকৃতি বা কাঠামো English shape English shape next দায়রা অথবা দাওরা অর্থ বৃত্ত দায়রা অথবা দাওরা অর্থ বৃত্ত ইংলিশ সার্কেল গোলাকৃতি কোনো জিনিস বোঝানোর জন্য দায়রা অথবা দাওরা শব্দ বলতে পারে তখন আপনাকে বুঝে নিতে হবে এটা বৃত্তকার কোনো কিছু বলছে মরুব্বা অর্থ স্কয়ার মরুব্বা অর্থ বর্গ বা স্কয়ার বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান স্টিল ফিক্সার ও ওয়েল্ডিং শপে যারা কাজ করেন তারা দেখে থাকবেন যে চার কোনা বিশিষ্ট পাইপের মতো লম্বা একটি লোহার বার এই বারগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় এগুলোকে আরবিতে মুরব্বা বলে এগুলোকে আরবিতে মোরব্বা বলে মোসাল্লাস অর্থ ত্রিভুজ মোসাল্লাস অর্থ ত্রিভুজ ইংলিশ ট্রায়াঙ্গেল তিন কোণাকার বা ত্রিভুজ আকৃতির কোনো জিনিস বোঝাতে তারা বলবে মুসাল্লাস মুসাল্লাস অর্থ ট্রায়াঙ্গেল মুস্তাতিল অর্থ আয়তাকার মুস্তাতিল অর্থ আয়তাকার চার কোণা আয়তাকার বিশিষ্ট কোনো জিনিস বোঝাতে বলবে মুস্তাতিল মুস্তাতিল অর্থ আয়তাকার ইংলিশ রেক্টাঙ্গেল মুস্তাতিল অর্থ আয়তাকার ইংলিশ রেক্ট্যাঙ্গেল নাজম নাজম অর্থ তারা ইংলিশ স্টার তারকা আকৃতির কোনো জিনিস বোঝাতে বলবে নাজম নাজম কলব অর্থ হার্ট কলব অর্থ হার্ট ইংলিশ হার্ট কলব অর্থ হার্ট কলব অর্থ হার্ট অথবা গাল্ব বলতে পারেন কারণ এরা কপকে গ উচ্চারণ করে বায়দওয়ি অর্থ ডিম বায়দওয়ি অর্থ ডিম্বাকৃতি বায়দওয়ি অর্থ ডিম্বাকৃতি ইংলিশ ওভেল ডিমের মতো আকৃতি বা হালকা গোলাকার কোনো বস্তু বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে পারে উই উস্তুয়ানি অর্থ সিলিন্ডার আকৃতি উস্তুয়ানি অর্থ সিলিন্ডার আকৃতি ইংলিশ সিলিন্ডার শব্দগুলো একবার শুনে রাখেন যখন আপনাদের সামনে এই শব্দগুলো ব্যবহার করবে তখন অবশ্যই এই শব্দগুলো বুঝতে পারবেন আলমাস অথবা মোয়াইয়ান অর্থ ডায়মন্ড আলমাস অথবা ময়ান অর্থ ডায়মন্ড বা ডায়মন্ড আকৃতির হেলাল অর্থ চন্দ্রাকৃতি হেলাল অর্থ চন্দ্রাকৃতি বা চাঁদের মতো আকার ইংলিশ ক্রিসেন্ট ইংলিশ ক্রিসেন্ট হেলাল অর্থ চন্দ্রাকৃতি বা চাঁদের মতো আকার কোনো বস্তু যদি চাঁদের মতো বা চন্দ্রাকৃতি এরকম বাঁকা বোঝানো হয় হেলাল শব্দটি ব্যবহার করে মোয়ায়ান অর্থ রম্বস মোয়ায়ান অর্থ রম্বস বর্গ যেমন দৈর্ঘ্য সমান ময়ান বা রম্বসেরও দৈর্ঘ্যপ্রস্থ সমান বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ আর রম্বসের কোনো কোণই সমকোণ না এরাকে কোণগুলো সমকোণ না হওয়ার কারণে অনেক সময় একে ডায়মন্ডও বলা হয় খমাসি আল আদলা আ খমাসি আল আদলা আ অর্থ পঞ্চভুজ খমাসি আল আদলা আ অর্থ খমাসি খমাসি আল আদলা অর্থ পঞ্চভুজ খমাসি আল আদলা অর্থ পঞ্চভুজ ইংলিশ পেন্টাগন মুসাদ্দাস অর্থ ষষ্ঠভুজ মুসাদ্দাস অর্থ ষষ্ঠভুজ অথবা সুদাসি আল আদলা অর্থ ষষ্ঠভুজ ইংলিশ হেক্সাগন মৌমাছির বাচ্চা তোলার যে প্রকোষ্ঠগুলো সেগুলো দেখবেন এরকম ষড়ভুজ আকৃতির ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে তৈরি তাই ভিডিওটি আপনাদের কঠিন মনে হতে পারে তাই ভিডিওটি অনুধাবন করার জন্য ভিডিওটি কয়েকবার দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু